बेटा तुमसे ना हो पाएगा गजब बेचती है Well done, well, well done. I got broads in Atlanta, just to lean the family. cards and the scammers. Hitting no licks in the A few moments later. ए भाई ए तू देख किंडर पिजन मार लो केड़ा ए भाई रिवाइव दे रिवाइव दे ए भाई रिवाइव दे भाई ए भाई आगे रिवाइव दे भाई रिवाइव दे रे भाई हमारा सब लूट दिया तुमने भाई था हम रिवाइव दे ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे ভাই আমি দশ দশটা গুলের দেবো তাও আমাকে রিভাইভ দে ভাই ভাই আমার বউ কর দেবো ভাই তুই তাও রিভাইভ দে ভাই কি করে ধর পাল পাল্লাই আমি থাকবো না দাম বম দে মুরমুর শালা রিভাইভের মায়ের বাপ দের বাল আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই আমি আর এই জগতে থাকবো না আমার অবস্থা দেখতেছেন না আমি পাগলের মতন হয়ে গেছি আমার কিছু বাড়ির কোনো কথাই মনে নাই আমার খেলার পর আজ তোরা ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল আরে বড় ভাই ভিডিও তো দেখলা বাট হয়ে যাইতেছো ভাই ভাই আমরা ছোট ইউটিউবার আমরা সাপোর্ট পাই না কিন্তু তোমরাই সাপোর্ট করো না ভাই ভিডিও পুরোটা দেখলা বাট সাবস্ক্রাইবও করলা না লাইকও দিলা না ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় ভাই তোমাদের জন্য তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য ভাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই আমরা সত্যি অনেক কষ্ট করে ভিডিও বানায় ভাই সালাই দুঃখ খতম নিয়ে হতা